দর্শক এবার হিরো আলমের ভক্তদের জন্য রয়েছে একটি চাঞ্চল্যকর খবর জি দর্শক এবার হিরো আলমের যারা ভক্তরা রয়েছেন তারা পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমে ফ্রি টিকিট আমি খাদিজা জাহাঙ্গীর তাজাল্লি আমি বনশ্রী থেকে আসছি আমি একজন স্টুডেন্ট আসলে আমি ফ্যান্টাসি কিংডমে ছোটবেলায় আসছি বড় হওয়ার পর এটাই আমার ফার্স্ট টাইম এবার গত শুক্রবার যখন হিরো আলম ফ্যান্টাসি কিংডমে গেলেন তখন হঠাৎ করেই হাজার হাজার মানুষ তাকে চেকে ধরলো এবং সবাই তার সাথে সেলফি নেওয়া শুরু করলো একে একে সবার সাথে হিরো আলম কুশল বিনিময় করতে শুরু করলেন এবং বিনিময় করলেন শুভেচ্ছা এক পর্যায়ে কিছু লোক তাকে বললেন আসেন আমরা গল্প করি প্রায় দুইশো জনের মতো একসাথে গোল হয়ে বসে হিরো আলমের সাথে কথা বলছিলেন হিরো আলম ঠিক মাঝখানে হয়ে যেন মধ্যমণির ভূমিকা পালন করছিলেন হিরো আলম অনেক সুন্দরভাবে সবার সাথে ব্যবহার করছিলেন যা দেখে সবাই বলছিল যে অন্যান্য সেলিব্রিটি তারকারা তো দর্শকদের দেখলে পরে সরিয়ে দেয় অথচ হিরো আলম তো সেরকম না একদম ব্যতিক্রম যেন মনে হচ্ছে নিজেদের মানুষ জি দর্শক হিরো আলম এমনই একজন সাদা মনের মানুষ আর এই সাদা মনের মানুষটি এবার যা করলেন তা শুনতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জি দর্শক এভাবেই কথা হচ্ছিল বেশ কিছু কিছুক্ষণ প্রায় ঘন্টা দেড়েক কথা হওয়ার পরে একজন বলে বসলেন যে ভাইয়া আজকে তো আপনার সাথে বেশি একটা সময় কাটাতে পারলাম না আমরা আগামী শুক্রবার আপনার সাথে আবারও ফ্যান্টাসি কিংডমে আসতে চাই এবং আমরা জানতামই না যে আপনি আসবেন আমি জানলে আমার অমুককে নিয়ে আসতাম এরকমভাবে সবাই বলছিল আপনি যদি আসবেন জানতাম তাহলে আমি আমার ভাগ্নিকে নিয়ে আসতাম আমার বোনকে নিয়ে আসতাম আমার ভাইকে নিয়ে আসতাম এসব কথা বলার পরে হিরো বলেন ঠিক আছে আমি তাহলে আগামী শুক্রবার আবার আসবো আপনারাও আসবেন আর এবার আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ অফার সেটা হচ্ছে আমি কিন্তু গতকালই একটি সিনেমার জন্য সাইনিং মানি পেয়েছি আপনাদের যেটা করতে হবে শুধু গাড়ি ভাড়া দিয়ে আপনারা ফ্যান্টাসি কিনে চলে আসবেন টিকেটের যত খরচ আছে সব কিছু আমি দিব জি দর্শক এভাবেই কিন্তু হিরো আলম প্রায় একশো জন ভক্তকে তারা একশো জন খুব কাছের ভক্তকে ফ্রিতে টিকিট দিচ্ছেন ফ্যান্টাসি কিংডমে যেতে দর্শক আপনার যদি এই ভালোবাসার মানুষটিকে আরও ভালোবাসতে ইচ্ছে করে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটিকে লাইক দিতে হবে এবং কমেন্ট বক্সে লিখতে হবে আপনার মনের সকল কথা অবশ্যই দোয়া থাকবে হিরো আলমের জন্য আর আপনি যদি হিরো আলমকে কোনো দোয়া লিখতে চান অর্থাৎ কোনো শুভেচ্ছা বার্তা পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনাকে সেই কথাগুলো লিখে পাঠাতে হবে জি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন এবং হিরো আলমের এই যে ফ্রি টিকিট দেওয়ার বিষয়টি এটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাকে কি করতে হবে হ্যাঁ আপনাকে লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে লিখতে হবে থ্যাংক ইউ হিরো আলম